যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর এলোপাথারি গুলিতে শিক্ষক সহ একুশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আগামী শনিবার পর্যন্ত দেশটির জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখার নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউস হামলার পরপরই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবন মাঠ সাময়িক স্থাপনা নৌঘাটি এবং নৌযানে জাতীয় পতাকা অর্ধনির্মিতভাবে ওড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এইদিকে টেক্সাস অঙ্গরাজ্যে প্রাথমিক বিদ্যালয় হামলার হোতাদের ঘটনায় গভীর শোক জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে তিনি বলেন অনেক কিছু আছে যা আমরা এখনো জানি না আমরা জানি অনেক বাবা মা তাদের সন্তানকে আর কখনোই দেখতে পারবে না তারা কখনোই তার সন্তানকে আর বিছানায় লাফিয়ে জড়িয়ে ধরতে পারবে না সন্তান হারানোর আত্মার এক টুকরো ছিঁড়ে ফেলার মতোই একটি বিষয় এর আগে নিজের পারিবারিক ট্র্যাজেডির কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই সঙ্গে অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে কথা বলেন জো বাইডেন এই বেদনাকে মার্কিন আইন প্রণেতার অ্যাকশনে রূপ দেওয়ার অনুরোধ করে তিনি বলেন আমি অসুস্থ এবং এমন ঘটনায় ক্লান্ত আমাদের কাজ করতে হবে আমাকে বলবেন না আমাকে বলবেন না এমন হত্যাকাণ্ডের উপর প্রভাব ফেলতে পারি না আমরা বুধবার বিবিসি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওয়ালব্লো শহরে প্রাথমিক বিদ্যালয় বন্দুকধারীর গুলিতে আঠারো শিক্ষার্থী নিহত হয়েছেন তারা দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নিহতদের মধ্যে আরও তিনজন শিক্ষক রয়েছেন ঘটনার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে টেক্সাস গভর্নর গ্রেট অ্যাভার্ড জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজক অস্ত্রধারীর বয়স আঠারো বছর তার নাম সালভাদর রামোস সে এই এলাকারই বাসিন্দা বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন জানিয়ে গভর্নর আরও বলেন সে ভয়ানকভাবে শিক্ষকদের শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে ঘটনাটি সে একাই ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত সালভাদর রামোস ওভালোদর শহরের উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী বলে জানা গেছে